ইউটিউবের সাথে তুলনা করে তৈরি করা হয়েছে আজকের তালিকার দশ নম্বরে রয়েছে ইরানের গায়ক আরাশের ব্রোকেন এঞ্জেল গান গানটির বর্তমান ভিউ রয়েছে দুইশো মিলিয়ন এরপর নয় নম্বরে রয়েছে বাংলাদেশের শিল্পী আরমান আলিফের অপরাধী গানটি গানটির ভিউ রয়েছে তিনশো মিলিয়নের উপরে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে আমার অনুভূতির সাথে এরপর আট নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তানি শিল্পী ইমরান খানের সাথে স্পাই সংটি গানটির বর্তমান ভিউ রয়েছে ছয় কম আটশো মিলিয়ন এরপর সাত নম্বর অবস্থানে রয়েছে আলবেনিয়ার গায়িকা ইরার গান বোন বোন বর্তমানে গানটির ভিউ আটশো মিলিয়নের উপরে এরপর ছয় নম্বরে রয়েছে ফ্রান্সের গায়িকা ইন্ডিলার গান ডানিয়ার ডান্স গানটির বর্তমান ভিউ রয়েছে নয়শো চব্বিশ মিলিয়ন এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মরক্কান কণ্ঠশিল্পী সাদের লামেলাম গান বর্তমানে গানটির ভিউ এক বিলিয়ন এরপর চার নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়ান গায়িকা নেহা কাক্কারের দিলবার গানটি বর্তমানে গানটির ভিউ এক বিলিয়নের উপরে এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে আমেরিকান শিল্পী মার্শমেলোর গানটি এলন গানটার ভিউ রয়েছে দুই বিলিয়নের উপরে এরপর দুই নম্বরে রয়েছে কলম্বিয়ান শিল্পী উইলি উইলিয়ামসের জেন্টি গান গানটির বর্তমান ভিউ রয়েছে তিন বিলিয়নের উপরে আর এক নম্বরে রয়েছে স্প্যানিশ গায়ক লুইস পন্সির গান দেশপাসিত গানটির বর্তমান ইউটিউবে ভিউ রয়েছে সাত বিলিয়নের উপরে